Audio Jungle. এই অপ্তবাক্যকে হৃদয় ধারণ করে যে অনিন্দ সুন্দর সমাজ বিনির্মাণে একটি প্রজন্ম তাদের সারথী হচ্ছেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান আওয়ামী লীগের সম্মানিত Thank you. জয়েন করুন অর্থাৎ আমাদের এই ইউনিমেজ ইউনিহেল সেভেন এনজিপিডি আমার চাকরি আপনাদের অনেক কষ্ট দিচ্ছে আপনার রিয়াকশন মুসলিমদের সব আয়োজকদেরকে অবর্তন পিতা যখন কালন্ত ছিলেন তখন তারই নির্দেশে তারা বর্তমানে আমরা তাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত করেছেন আমাদের BRB Hospitals Limited নেলসন ম্যান্ডেলার কথা আমরা জানি আমরা জানি শ্রেষ্ঠ সন্তান আছে এখানে এসে বাংলাদেশের প্রতিটি চিন্তাশীল আপনারা সবাই বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন তো আজকে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ